আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দর্শক কর্মজীবনে ভালো থাকার জন্য সুস্থ শরীরে কোনো বিকল্প নেই আপনি যখন অসুস্থ থাকবেন তখন কোনো কাজ করতে ভালো লাগবে না মন ভালো থাকবে না আপনার সব কিছুই খারাপ লাগবে দর্শক ভালো থাকার জন্য আপনার শরীরে সুস্থতা একদম অপরিহার্য সেক্ষেত্রে আপনি যদি অসুস্থ থাকেন তাহলে কোনো কাজই আপনি ঠিকঠাক মতো করতে পারবেন না দর্শক আমার সাথে একজন পেশেন্ট আছে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়েছেন আমাদের এখানে আসছেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের হসপিটালে ভর্তি ছিলেন অর্থাৎ DPRC hospital and diagnostic lab লিমিটেডে অনেকদিন ভর্তি ছিলেন তো দর্শক আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিএলআইডি আমার সাথে যিনি আছেন ওনার দীর্ঘদিন যাবৎ পিএলআইডি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থতায় ভুগেছেন ওনার পিলারির সাথে স্পন্ডালাইসিস প্রবলেম ছিল তো সেই সমস্যার জন্য আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন চলুন দর্শক আমরা এই বিষয়ে ওনার মুখ থেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবো আসলে কি হয়েছিল চলুন দর্শক দেরি না করে ওনার সাথে একটু কথা বলে নিই জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো স্যার আপনি ইতিমধ্যে জানেন যে আপনি পিএলআইডি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত এই সমস্যায় ভুগেছেন তো স্যার আমরা একটু প্রথম থেকে জানতে চাইবো আসলে আপনার কি হয়েছিল সমস্যাটা কি হয়েছিল আর কখন থেকে আপনি বুঝতে পারলেন যে আপনি এই এ ধরনের রোগে আক্রান্ত হচ্ছে হয়েছেন আমি মূলত দেশের বাইরে কাজ জব করি আমি আচ্ছা। দেশে জব করি না আচ্ছা আচ্ছা জব করতে আমি একটু ভারী কাজ করি দেশের বাইরে আচ্ছা। ভারী কাজ করি এবং করতে লাগে আমার মাদাতে কয়েকবার ব্যথা লাগছে তবে ওখানে চিকিৎসা হয়েছে আচ্ছা। চিকিৎসা হওয়ার পরে আপনার কিছুদিন ভালো থাকার পরে আবার কাজ করতে হতে আবারও ব্যথাটা দেখা দেয় আচ্ছা তাতে করে আমি দেখলাম আস্তে আস্তে ব্যথাটা পায়ের দিকে যাইতেছে আমি ইউটিউবে এরকম বিষয়ে অনেক ব্যায়াম বা ভিডিও দেখি আমি সবগুলো স্যারের ভিডিও দেখছি আচ্ছা, ব্যায়াম আচ্ছা, একটু প্রথম থেকে জানতে চাইবো সেটা হচ্ছে আপনি কত বছর আগে থেকে সেই প্রবলেমটা মনে করেছেন অনেক আগে হতে দুই বছর আগে আমার হয়েছিল প্রবলেমটা আচ্ছা, আচ্ছা। এটার জন্য ওখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে আচ্ছা, আমরা তো আমরা তো ইতিমধ্যে জানি যে পিএলআইডি রোগটাই মূলত একটা ডিসপ্রোলাপ বা ডিক্স ফেটে যাওয়া বা নার্ভে চাপ খাওয়া এ ধরনের কি আমরা পিএলআইডি বলে থাকি আর এ ধরনের সমস্যাগুলি মূলত হয় কোনো ভারী কাজ করার মাধ্যমে বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এই ধরনের সমস্যাগুলো হয় কিন্তু স্যার আপনি আমরা জানি যে ইতিমধ্যে আপনি অনেক ভারী কাজ করেছেন করেছেন সেজন্য সেই রোগটাতে আপনি হঠাৎ করে আক্রান্ত হয়ে গিয়েছেন তো ভারী কাজ করতে গিয়ে আসলে মানে কখন আপনি ব্যথাটা পেলেন মানে ভারী কাজ করতে লাগলে আমি সাধারণত আমি ব্যথা পাই না কিন্তু যখন আচ্ছা। ভারী কাজ করতে লেগে হঠাৎ হ্যাঁ, হ্যাঁ, করে হ্যাঁ। মাথাতে চোট লাগা মতন লাগছে আচ্ছা, আচ্ছা। এবং আমি ওখানে ট্রিটমেন্ট হয়েছি ট্রিটমেন্ট হওয়ার পরে আমি কিছুদিন ভালো ছিলাম আচ্ছা ভালো থাকার পরে আবার কাজ করতেছি করতে করতে আবার ব্যথা লাগছে ওখানে আবার ট্রিটমেন্ট হয়েছি কিন্তু ট্রিটমেন্ট প্রথম ট্রিটমেন্ট হয়ে আমি মেলার দিন ভালো ছিলাম আচ্ছা আচ্ছা মানে বছর দিকে ভালো ছিলাম মানে সমস্যা ছিল না কাজ কাম করতেছি সব কিছু ভালো আছে কিন্তু পরে এই মাস চার পাঁচেক যাবো আমার দুইবার করে ব্যথা লাগছে আমি বাড়ির কাজ করতে দুইবার করে ব্যথা লাগছে এবং আস্তে আমার মালা থেকে ঝিনঝিন ঝিন করতে করতে ব্যথাটা আমার পা নিচের দিকে দিকে নামতেছে তো আমি সফল স্যারের ভিডিও দেখছি দেখার পরে কিছুগুলো ব্যায়াম করলে একটু আরাম লাগে ভালো লাগে আচ্ছা। মানে হচ্ছে আমাদের এই ইউটিউবে যে ব্যায়ামগুলো ছাড়া হ্যাঁ, আছে ওই ব্যায়ামগুলো দেখলেন আপনি আমি তো আর বুঝি নাই যে আমার পিএলআইডি না আমার আচ্ছা। কি সমস্যা আপনি শুধু ব্যথাটা অনুভব হ্যাঁ, করতেন যে আপনার ব্যথা হচ্ছে বা এই ধরনের সমস্যাগুলো হচ্ছে হ্যাঁ, আপনার এবং স্যারের দেখা যায় যে সকল মানে ইয়ার ব্যাক পেনের জন্য বা ব্যাক পাছনে যে ব্যথা গেল ওই ব্যথার জন্য কোন ব্যায়ামগুলো করা যেতে পারে তো আমি ওই ব্যায়ামগুলো করছি আর কি ইউটিউবে দেখে হ্যাঁ, আপনি ব্যায়ামগুলো ওগুলো করলে একটু ভালো লাগতো ভালো থাকতাম পরে যখন পায়ে আমার যন্ত্রণা শুরু হয়ে গেল অসহ্য যন্ত্রণা আমি এটা সহ্য করতে পারলাম না না করার পরে আমি আর এখানে থাকা যাবে না আচ্ছা। পরে আমার ওখানে কতজন ডক্টর দেখিয়েছিলেন ওখানে ডক্টর দেখাইছি তিনটা আচ্ছা তিনটা ওনার কি কখনো বলেছে আপনি যতজনই ডক্টর দেখিয়েছেন ওনার কি কখনো বলেছে যে আপনার সমস্যাটা মূল সমস্যাটা কি হয়েছে সেটা কি খুলে বলেছে ওনার এক্সরে তো করে না এক্সরে করে না বা এমআরআই করে না কিছুই করে না শুধু বলছি যে আমার পাছনে ব্যথা লাগে ব্যথা লাগে এবং আমার ব্যথাটা এদিকে খুঁজে আস্তে আস্তে যাইতেছে ওনারা হালকা পাতলা যে চিকিৎসাটা করে আর কি সেরকম মানে নরমালি ব্যথা ওষুধ দিয়ে দিচ্ছে বা একটা ইনজেকশন দিয়ে দেয় একটা ইনজেকশন দিয়ে দেয় এইতে শেষ কিছুদিনের জন্য ভালো থাকে কিন্তু আমার মূলত আমার মানে প্রপার ট্রিটমেন্টটা আপনি পাচ্ছেন না পাচ্ছি না আচ্ছা। পরে আমি আমার বসের বলার পরে ইমার্জেন্সি টিকিট কেটে আচ্ছা, আমি আট সাত তারিখে বারোটায় রাত বারোটায় ফ্ল্যাট করছি এবং এয়ারপোর্ট থেকে বের হয়ে আমি এখানে চলে আসছি ঠিকানা থেকে আচ্ছা বলছি এক মাসের জন্য ভর্তি হতে হবে তা আমি বলছি ঠিক আছে স্যার ভর্তি হবো এক মাসের জন্য ভর্তি হয়ে আমার রহমতে বাইশ দিন আমার আচ্ছা। আমি সুস্থ আচ্ছা সেই সুস্থতার জায়গা থেকে স্যার আজকে কতটুকু সুস্থ মনে করছেন আপনাকে আমি আলহামদুলিল্লাহ আমি পার্সেন্ট সুস্থ পার্সেন্ট তো তবে এখন আমার মেডিসিন যেতে হবে সঙ্গে স্যার স্যার আপনি এক থেকে দেড় বছর আগে যেমনটা অসুস্থ ছিলেন এখন ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ আপনি বলছেন তো সেই জায়গা থেকে আপনার আপনার মতো কিন্তু অনেক হাজার হাজার পেশেন্ট আছে বাংলাদেশে ninety nine percent ninety eight percent কিন্তু এ ধরনের পিএলআইডি আথ্রাইটিস স্পন্ডোলাইসিস এ ধরনের পেশেন্ট আছে তো আপনার সেই সুস্থতার জায়গা থেকে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমি সুস্থতা এইখানে আসি যে যন্ত্রণা এবং কষ্ট নিয়ে আমি এখানে আসছি আমি একটা মুহূর্ত স্থির থাকতে পারছিলাম না তবে আমি বলবো কি যারা এরকম আমার মতন মানে কষ্ট আছে মানে মালার ব্যথার থেকে পায়ের দিকে আর কি ঝিনঝিন ঝিনঝিন করে যন্ত্রণা তাদের আমি বলবো যে আল্লাহ রহমতে এখানে আসলে ডিপিআরসি হাসপাতালে আসলে ইনশাল্লাহ পনেরো বিশ দিন এক মাসের জন্য যদি ক্রস করা যায় ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে দর্শক শুনতে পেলেন স্যার আপনাদের কাছে এতটুকুই শেয়ার করতে চেয়েছেন ওনার ভাষায় যে আপনারা যদি সুস্থ হতে চান প্রপার একটা ট্রিটমেন্ট নিতে চান সেই বিশ্বাসটা নিয়ে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসতে হবে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিতে হবে তো দর্শক স্যার এতটুকুই আপনাদের কাছে শেয়ার করতে চেয়েছেন যে যদি সুস্থতা অর্জন করতে চান তাহলে অবশ্যই সেই বিশ্বাসটা নিয়ে আপনি আসতে হবে আমাদের হসপিটালে এসে ট্রিটমেন্ট নিতে হবে তো দর্শক আজকের জন্য এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করে দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ